নমস্কার প্রিয় দর্শক শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান বলেছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী অর্থাৎ জন্ম নেওয়া ব্যক্তির একদিন না একদিন মৃত্যু অবশ্যই হবে আর মৃত্যু নিয়ে সকল প্রশ্নের উত্তর গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে আজকের এই ভিডিওতে আমরা এটি জানব যে মানুষের মৃত্যু কিভাবে হয় আর মৃত্যুর পশ্চাতেই বা কি হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কর্মযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন হরে কৃষ্ণ গরুর পুরাণের ধর্মকাণ্ড প্রেতকল্প অধ্যায়ে উল্লেখ আছে যে যখন মানুষের মৃত্যুর সময় নিকটে আসে তখন তার দেহের স্থিতি কি হয় আরও উল্লেখ আছে যে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার মৃতদেহের সাথে তার পরিবারজনের কেমন আচরণ করা উচিত যাতে সেই আত্মার সদ্গতি প্রাপ্ত হয় গরুর পুরাণের ধর্মকাণ্ড অধ্যায়ে গরুরের প্রশ্নের উত্তরে শ্রী নারায়ণ বলে যে হে গরুর যখন কোনো মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার দেহে কিছু রোগের লক্ষণ দেখা যায় এবং সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় কিন্তু তার মনে বেঁচে থাকার প্রবল ইচ্ছার কারণে সে অতি দুঃখ কষ্টে তার জীবন অতিবাহিত করতে থাকে এবং একদম অন্তিমে তার একটি অলৌকিক চেতনা আসে যার ফলে সে সকলকেই একই রকম দেখে বিষ্ণু গরুরকে আরও বলে যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে না কারোর সাথে ছল করে না যে আস্তিক এবং সত্যবাদী প্রকৃতির হয় সে সুখের সাথে মৃত্যুকে প্রাপ্ত করে অন্যদিকে যে ব্যক্তি মিথ্যাবাদী নাস্তিক প্রকৃতির হয় সে মৃত্যুর সময় অন্ধকারে পতিত হয় এছাড়াও যে মিথ্যা সাক্ষী দেয় অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং বেদ নিন্দক সে অজ্ঞানতার সাথে মৃত্যুকে প্রাপ্ত করে ওনাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং দুরাত্মা যমদূত লাঠি এবং দড়ির সাথে প্রকট হন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে প্রাণী খুবই ভীত হয়ে যায় এবং তার দেহ কাঁপতে শুরু করে ওই সময় তাকে রক্ষার জন্য অনবরত তার মাতা পিতা ও আত্মীয়দের স্মরণ করে কাঁদতে থাকে এবং অনেক প্রয়াস করার পরেও মুখ থেকে একটি শব্দ স্পষ্টভাবে বের হতে পারে না তার চোখের পাতাও কাঁপতে শুরু করে এবং শ্বাসও বেড়ে যায় এবং মুখ শুকিয়ে যায় আর এর পরপরই সে শরীর ত্যাগ করে এরপর জমালয়ে পৌঁছানোর পর জীবাত্মা যখন যমরাজকে দেখে ভয়ে ভীত হয় তখন যমরাজের আদেশে ওই জীবাত্মাকে পুনরায় একবার যমদূতের মাধ্যমে ওইখানে নিয়ে যাওয়া হয় যেখানে তার মৃতদেহ রাখা হয়েছে এখানে আসার পর জীবাত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু যমদূতের দ্বারা পাশপত্ত হওয়ার কারণে সে তার শরীরে প্রবেশ করতে পারে না এই সময় ওই জীবাত্মাকে ক্ষুধা ও তৃষ্ণা যন্ত্রণাও ভোগ করতে হয় আর যখন সে এই সকল কষ্ট সহ্য করতে পারে না তখন সে জোরে জোরে কাঁদতে থাকে কিন্তু ওনার কান্নার শব্দ কেউই শুনতে পায় না যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন আপনিও দেখেছেন হয়তো কবর তারা ল্যাপা স্থানে তিল ও কোষ রেখে তার উপর মৃতদেহকে রাখা হয় শ্রী নারায়ণ গরুর পুরাণে এর কারণ বলেছেন যে এরকম করলে আত্মার উপর এর কি প্রভাব পড়ে শ্রী নারায়ণ বলেছেন যে যখনই কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন ঘরের আঙিনায় গোবর দ্বারা লেপে তার উপর কোষ ও তিল রেখে মৃতদেহকে তার উপর রাখতে হবে কারণ এরকম করলে মৃত প্রাণী তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় সবে নিচে থাকা কোষসমূহ জীবাত্মাকে স্বর্গে নিয়ে যায় শ্রী নারায়ণ বলেন যে তিল আমার গায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ তিল অতি পবিত্র আর কোষ আমার শরীরের লোম থেকে উৎপন্ন হয়েছে কোষের মূল ভাগে ব্রহ্মা মধ্যভাগে বিষ্ণু এবং অগ্রভাগে ভগবান শিবের নিবাস এই পদার্থ জীবাত্মাকে দুর্গতি থেকে রক্ষা করে আবার মৃত শরীরকে যদি গোবর দ্বারা লেপা স্থান ব্যতীত রাখা হয় তখন ওই মৃত শরীরে যক্ষ পিসাচ ও রাক্ষসও প্রবেশ করতে পারে মৃত শরীরকে কুশাসনে শোয়ানোর পর ওনার মুখে পঞ্চরত্ন দেওয়া আবশ্যক কেননা পঞ্চরত্ন সমস্ত পাপকে জ্বালিয়ে ধ্বংস করে দেয় আর যদি এরকম করা না হয় তবে প্রেতাত্মা মৃত শরীরে প্রবেশ করতে সক্ষম হয় আর তখন তাকে ওই জনিতেই কিছুকাল এখানে থাকতে হয় এরপর পরিবারের কারো উচিত তার মুখে গঙ্গাজল বা তুলসী পাতা দেওয়া আর কোনো শোক ছাড়াই ওই মৃতদেহের পাশে ভগবান শ্রী বিষ্ণুর নাম নেওয়া কারণ যখনই কারোর মৃত্যু হয় তখনই যমরাজ নিজের দূতদের আদেশ দেয় যে যাও আর ওই আত্মাকে আমার কাছে নিয়ে এসো যে হরির নাম নিচ্ছে না বা ওনার নামের শ্রবণ করছে না এরপর পরিবারজনের উচিত যে তারা বাঁশের তৈরি খাটের ওপর মৃতদেহকে রেখে শ্মশানে নিয়ে যায় যেখানে তার বিধিপূর্বক দাহ সংস্কার করা হবে এরপর শ্মশানের মাঝ রাস্তায় মৃত শরীরকে স্নান করিয়ে পরিষ্কার বস্ত্র পরিয়ে দেওয়া হয় আর শ্মশানে গিয়ে দাহ করার স্থানে আগে থেকেই গোবর দিয়ে লেপে রাখতে হয় আর এদিকেও খেয়াল রাখতে হয় যে ওই স্থানে যাতে আগে থেকে কারো দাহ সংস্কার করা না হয় এরপর বিধি বিধানের সাথে ওই জায়গায় চিতা স্থাপন করে তার ওপর মৃতদেহকে রেখে তারপর পুত্র পৌত্র অথবা পরিবারের কোনো সদস্যের হাতে মৃতদেহকে মুখাগ্নি করা হয় কিন্তু এখানে আরও একটা বিষয় মনে রাখতে হয় যে যখন শরীর অর্ধেক পুড়ে যায় তখন মস্তককে কোনো ডান্ডা দ্বারা চূর্ণ করে দিতে হয় কেননা এরকম করার ফলে জীবাত্মা নিজের পূর্বজের লোকে গমন করেন আর যখন দেহ সম্পূর্ণরূপে চলে যায় তখন শবের দাহের ছায় একটি ঘটে করে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয় এবং এরপর সমস্ত লোক নিজ গৃহে ফিরে আসে কিন্তু ঘরে প্রবেশের পূর্বে তাদের অবশ্যই স্নান করতে হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন দাহ সংস্কার আবশ্যক গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তির দাহ সংস্কার করা না হয় তবে সে তার পূর্বজের ঋণ থেকে মুক্তি পেতে পারে না আর সে হাজার হাজার বছর ধরে এই মনুষ্যলোক তথা পৃথিবীতেই পড়ে থাকে আর এছাড়াও আপনারা জানেন হয়তো পৃথিবীর সমস্ত জড় ও জীবী পঞ্চভূত অর্থাৎ ভূমি বায়ু অগ্নি জল ও আকাশ দ্বারা নির্মিত তাই মৃত্যুর পশ্চাতেও দেহকে এই পঞ্চভূতেই বিলীন করে দেওয়া হয় আর এর পরবর্তীতে আত্মার শান্তির জন্য পরিবারের সদস্যদের পিণ্ডদান করতে হয় এবং এরপর শ্রাদ্ধকর্ম করতে হয় এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে নমস্কার